নমস্কার বিউটিফুল সনাতন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দীর্ঘদিন পর আবারও এসে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আর তা হচ্ছে সনাতন ধর্মে মূর্তিতে পূজা প্রসঙ্গে বেদান্তবাদী স্বামী বিবেকানন্দ আজকের এই পর্বে আপনাদের দেখাবো একটি ভিডিও ক্লিপ যেখানে আপনারা দেখবেন যে স্বামী বিবেকানন্দ যখন মূর্তি পূজা প্রসঙ্গে একটি স্থানে গিয়ে এক রাজার সঙ্গে আল বিষয়টি নিয়ে আলোচনা করছেন তখন মূর্তি পূজা কিভাবে মানুষের যুক্তিযুক্ত হয় বা মূর্তি পূজা কিভাবে যুক্তিপূর্ণভাবে মানুষ সেটি করে তা তুলে ধরেছেন তো আমরা ভিডিওটি দেখব তবে তার আগে ডাক্তার জাকির নায়েক যিনি মূর্তি পূজার সম্পূর্ণ বিরোধিতা করেছেন বা করে আসছেন আমরা তার বক্তব্যটি আগে দেখে নেব তারপরে আমরা একটু আলোচনা করেই স্বয়ং বিবেকানন্দের সাথে মূর্তি পূজা বিষয়ে উক্ত রাজার যে আলোচনাটি সেটি একটি চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমরা সেটি দেখব তো প্রিয় দর্শক আমরা দেখি ডাক্তার জাকির নায়ক কি বলছেন বেদ হচ্ছে চারটা ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ যজুর্বেদের লেখা আছে অধ্যায় বত্রিশ চ্যাপ্টার নম্বর থার্টি টু শ্লোক নম্বর তিন ভার্স নম্বর তিন তাতে লেখা আছে প্রতিমা আস্তি তার কোনো প্রতিমা নেই না কোনো মূর্তি আছে না কোনো ফটো সেই ভগবানের প্রতিমূর্তি নাই ফটো নাই প্রিয় দর্শকবৃন্দ আপনারা ডাক্তার জাকির নায়ক সাহেবের মুখে উক্ত নতস্য প্রতিমা অস্থি মন্ত্রটির অর্থ শুনলেন যে তার কোনো প্রতিমূর্তি নেই বা তার কোনো ছবি নেই পেন্টিং নেই কিন্তু আসলেই কি তাই চলুন আমরা একটু বিষয়টা খতিয়ে দেখব যদি আমরা শুক্ল যজুর্বেদের বত্রিশ নম্বর অধ্যায়ের তিন নং মন্ত্রটি খেয়াল করি সেখানে বলা হচ্ছে না তস্য প্রতিমা অস্তি ইয়স্য নাম হিরণ্য গর্ভ ইত্যেশ মা মা হিংসিত ইত্যেশ যস্মন্ন জাত ইত্যেশ অর্থাৎ এখানে মন্ত্রটির অর্থ যদি আমরা দেখি তো এখানে সুন্দর করে বলা হচ্ছে তার কোনো প্রতিমা নেই এখন এই প্রতিমা শব্দের অর্থটা আসলে কি এই প্রতিমা শব্দের অর্থটা কি আসলে কোনো মূর্তি বোঝায় নাকি অন্য কোনো অর্থ বোঝায় আমরা এটি দেখব তো চলুন আগে আমরা এই একই মন্ত্রটির প্রতিচ্ছবি আমরা দেখতে পাই প্রতিবিম্ব দেখতে পাই শ্বেতর শ্বেতর উপনিষদে আমরা একটু চলে যাচ্ছি শ্বেতর শ্বেতর উপনিষদে চার নম্বর অধ্যায়ের উনিশ নং মন্ত্রে সেখানেও বলা হচ্ছে নৈ ন মূর্ধং ন তির্যঞ্চ ন মধ্যে পরিজগ্রভ না তস্য প্রতিমা অস্তি ইয়স্য নাম মহজ্জসহ অর্থাৎ এখানে বলছে ন তস্য প্রতিমা অস্তি তার কোনো প্রতিমা নেই যার নামে মহজ্জস আছে তো এই একই কথাটা মূলত শ্বেতেশ্বর উপনিষদেও বলছে কিন্তু আসলে কি এই প্রতিমা শব্দের অর্থ মূর্তি হবে নাকি অন্য কোনো অর্থ হবে চলুন আমরা একটু দেখি তো আজ আমরা খতিয়ে দেখব ডাক্তার জাকির নায়ক সাহেবের কথা সঠিক না বেঠিক তার আগে আমরা সংস্কৃত শব্দ প্রতিমা এর প্রকৃত অর্থ কী তা জেনে নিই আপনারা দেখতে পাচ্ছেন সংস্কৃত অভিধান অমর কোষ থেকে প্রতিমা শব্দের অর্থ উল্লেখ করা হয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে অমর কোষে দুই নম্বর খণ্ডের বিশ নম্বর ধারার ৩৫ নম্বর শ্লোকে বলা হচ্ছে প্রতিমানং প্রতিবিম্বং প্রতিমা প্রতি আয়তনাহা প্রতিচ্ছায়া প্রতিকৃতির বর্চা পুংসী প্রতিনিধি রূপমহমানং স্থাত অর্থাৎ প্রতিমান মানে সাদৃশ্য প্রতিবিম্ব প্রতিমা প্রতি আয়তনা প্রতিচ্ছায়া প্রতিকৃতি অর্চা ও প্রতিনিধি বৈদিক অভিধান অনুসারে এই আটটি শব্দ হচ্ছে প্রতিমার সমার্থক আবার বৈদিক কোষেও প্রতিমা শব্দের অর্থ মূর্তি উপমা ইত্যাদি অর্থেই দৃষ্ট হয় উক্ত প্রতিমা শব্দের অর্থ দুরকমভাবে আমরা পাই আর তা হলো নাম্বার এক সাকার বা মূর্তি হিসেবে নাম যেমন মূর্তি বিগ্রহ ভাস্কর্য প্রতিকৃতি ইত্যাদি নাম্বার দুই তুলনা করা অর্থে যেমন তুল্য করা পরিমাণ করা সাদৃশ্য করা উপমা ইত্যাদি তো প্রথমে আমরা যদি ক অর্থ গ্রহণ করি অর্থাৎ যদি মন্ত্রটির প্রতিমা শব্দটির সংস্কৃত প্রতিমা শব্দটির অর্থ যদি আমরা ধরে নিই যে মূর্তি বা বিগ্রহ তাহলে নতস্য প্রতিমা অস্থি এই মন্ত্রটির অর্থ দ্বারায় তাহার মূর্তি বা বিগ্রহ নাই যার যশের নামও মহাজশ যার নামে মহাজশ আছে একটু বিবেচনা করলেই বোঝা যাবে যে এই অর্থ মোটেই সঙ্গত নয় তো এবার চলুন আমরা দ্বিতীয় অর্থটি যেটি অর্থ তুলনা বা পরিমাণ করা বা সাদৃশ্য এইরকম অর্থ গ্রহণ করলে মন্ত্রটির অর্থ কী দ্বারা একটু দেখি তো যদি আমরা উক্ত প্রতিমা উক্ত নতস্য প্রতিমা অস্থি শব্দে মন্ত্রে যদি আমরা প্রতিমা শব্দের অর্থটির এটি ধরে নিই যে তুলনা বা সাদৃশ্য তাহলে অর্থটাই দ্বারাই মন্ত্রটির অর্থ দ্বারায় তাহার তুলনা বা সাদৃশ্য নাই যাহার তুলনা বা সাদৃশ্য নাই যাহার নামে মহজ্জস তো এই কথাই কি যশস্বীকে বলা শোভা পায় যে আপনার তুল্য আর কেহ নাই আপনার অনেক যশ আছে এইটি বলাটা কি উপযুক্ত এটি বললে কি যশস্বী খুশি হবেন হ্যাঁ অর্থাৎ কথাটি আরও সহজভাবে বললে মন্ত্রটির অর্থ যদি এরকম বলা হয় যে আপনার মূর্তি বিগ্রহ নাই আপনার নামে মহৎ যশ এই কথাটাই কি কোনো ব্যক্তি খুশি হবেন নাকি আপনার তুলনা হয় না আপনার অনেক যশ আপনার নামের যশ আছে এই কথাটি বললে খুশি হবেন তা আপনারাই বিচার করে দেখবেন তবে আমার মতে যে আপনার তুলনা বা সাদৃশ্য হয় না আপনার নামের মহৎ যশ এই কথাটি বললেই টি খুশি হবেন এবং সেইখানে তুলনা শব্দটির অর্থটি মূলত উক্ত মন্ত্রের প্রতিমার সমার্থক হিসেবেই গ্রহণযোগ্যতা পায় তো এই কারণে আমরা যদি উক্ত যজুর্বেদের বত্রিশ নম্বর অধ্যায় তিন নং মন্ত্র এবং সেতু উপনিষদের চার অধ্যায়ের উনিশ নং মন্ত্র লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সেখানে বলা হচ্ছে না তস্য প্রতিমাস্তি ইয়স্য নাম মহজ্জস হিরণ্য গর্ব ইত্যেষ মা মা হিংসিদ ইত্যেষা যসমান্ন জাত ইত্যেষহ শুক্ল যজুর্বেদ বত্রিশ নম্বর অধ্যায় তিন নং মন্ত্র এবং শ্বেতশ্বর শ্বেতশ্বর উপনিষদ চার নম্বর অধ্যায় উনিশ নং মন্ত্র বলছে নয় ন মূর্ধং ন তীর্যঞ্চ ন মধ্যে পরিজগ্রবৎ ন তস্য প্রতিমা অস্তি यस्य নাম মহজ্জসহ পদার্থ ন মানে না তস্য মানে তার প্রতিমা মানে তুলনা মূর্তি সমান যে কোনো আটটি অর্থর আমরা যদি যে কোনো একটি ধরে নিই যে আপাতত সবগুলো অর্থ এখানে ধরে নিচ্ছি যে কোনটি হবে এটি আমরা পরে বিবেচনা করব আর অস্থি মানে হচ্ছে আছে তাহলে অনুবাদটি দাঁড়াচ্ছে নতস্য প্রতিমা অস্থি যে তার কোনো প্রতিমা বা মূর্তি বা সমান বা তুলনা নেই যদি প্রতিমার অর্থ হিসেবে আমরা তুলনা মূর্তি সমান ধরি তাহলে দাঁড়াচ্ছে তার কোনো মূর্তি নেই বা তার কোনো তুলনা নেই বা তার কোনো সমান নেই তার সমান নেই তো উপযুক্ত মন্ত্রে কিন্তু সংস্কৃত প্রতিমা শব্দের অর্থ মূর্তি বা তুলনা বা সমান যে কোনো একটি অর্থ হতে পারে তবে কোন অর্থ উপযুক্ত হবে তা নির্ভর করে পুরো মন্ত্রটির তাৎপর্য কি বলছে মন্ত্রটি যে উদ্দেশ্যে বলা হচ্ছে তার উপর তো মন্ত্রে প্রতিমা শব্দের অর্থ মূর্তি কখনোই উপযুক্ত হবে না কারণ ওই মন্ত্রে ওই রকম কোনো কিছুর ইঙ্গিতই পাওয়া যায় না যা আপনাদেরকে একটু আগেই বিশ্লেষণ করে বললাম তো যেহেতু ব্রহ্মের দু প্রকারই রূপ আছে আর তা হলো মূর্তিমান রূপ এবং অমূর্তিমান রূপ আর এই সম্পর্কে বৃহদারণ্য উপনিষদ দ্বিতীয় খণ্ড তৃতীয় ধারা এক নং মন্ত্রে এই কথাই বলা হচ্ছে যে দেবা ব্রহ্মণরূপে মূর্তঞ্চ এবং অমূর্তঞ্চ অর্থাৎ ব্রহ্মের দুই প্রকারই রূপ আছে মূর্তরূপ মূর্তম রূপ এবং অমূর্ত রূপ এই একই কথা আপনারা পাবেন মৈত্রাণী উপনিষদে ছয় নম্বর অধ্যায় তিন নম্বর মন্ত্রে একই কথা পাবেন মৈত্রাণী উপনিষদে ছয় নম্বর অধ্যায়ের বাইশ নম্বর মন্ত্রে উল্লেখ আছে বিষ্ণু পুরাণ ষষ্ঠ অংশ পঞ্চম অধ্যায় চৌষট্টি নং শ্লোকে এভাবে আরও বলা আছে বিষ্ণু পুরাণ ষষ্ঠ অংশ পঞ্চম অধ্যায় ছিয়াশি নং শ্লোকে তো এইভাবে আমরা দেখতে পাই যে এখানে দুইটি রূপই আছে মূর্তমান রূপ অমূর্তমান রূপ এখন যদি আমরা উক্ত মন্ত্রে নতস্ব প্রতিমা অস্তি প্রতিমা শব্দের অর্থ যদি মূর্তি ধরে নিই তাহলে দাঁড়াচ্ছে তার কোনো মূর্তি নেই তাহলে এই যে উপনিষদে এবং পুরাণে যে বলা হচ্ছে যে তার দুই প্রকারই রূপ আছে মূর্তমান রূপ মান রূপ কিন্তু যদি উক্ত মন্ত্রে মূর্তি নেই ধরা অর্থ ধরা হয় তাহলে উপনিষদের কথাগুলো ভুল হয়ে যাচ্ছে উপনিষদের মন্ত্রগুলি ভুল হয়ে যাচ্ছে বেদেও এরকম মন্ত্র দেখা যায় যে প্রতিমা স্বীকার করা হয়েছে তো সেক্ষেত্রে বেদ বিরোধী হয়ে যায় বেদের কথাগুলো সবিরোধী হয়ে যায় তাই উক্ত প্রতিমা শব্দের অর্থ কখনোই মূর্তি অর্থ ওখানে ধরা উপযুক্ত নয় আর তাই বিভিন্ন অনুবাদকরা তার অনেক অনুবাদকরা বেশিরভাগ অনুবাদকরাই উক্ত প্রতিমা শব্দের অর্থ তুলনা অর্থটি ধরে নিয়েছেন তাই ডাক্তার জাকির নায়েক যে কথা বলছেন নতাস্য প্রতিমা অস্থি মানে তার কোনো প্রতিমা বা অর্থাৎ মূর্তি নেই কথাটি সম্পূর্ণই ভুল বলছে আর যদি ওইটি বলেন তাহলে বেদ বিরোধী কথা হয়ে যাবে কেননা পবিত্র যজুর্বেদেই আপনারা দেখবেন যজুর্বেদে তেরো নম্বর অধ্যায়ের একচল্লিশ নং মন্ত্রেই বলা হয়েছে সহস্র প্রতিমা বিশ্বরূপম অর্থাৎ বিশ্বরূপের অজস্র প্রতিমা আছে এজন্য বলছে সহস্র প্রতিমা বিশ্বরূপ যজুর্বেদ তেরো নম্বর হতে একচল্লিশ নং মন্ত্র বলছে সহস্র প্রতিমা বিশ্বরূপ বিশ্বরূপের অনেক প্রতিমা অনেক মূর্তি এখানে প্রতিমা শব্দটির অর্থ মূর্তি অর্থটি দাঁড়াবে কারণ তুলনা দিলে পরমেশ্বরকে তুলনা করা হচ্ছে কিন্তু তার তো তুলনা নেই যেহেতু তুলনা নেই অতএব এখানে প্রতিমা শব্দের অর্থ তুলনা না ধরে মূর্তির অর্থ ধরলে দাঁড়াচ্ছে সহস্র প্রতিমা বিশ্বরূপ বিশ্বরূপের অনেক প্রতিমা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রতিমা আছে কিন্তু ডাক্তার জাকির নায়েক তার আলোচনায় বা লেকচারে তিনি প্রতিমা অর্থ মূর্তি ধরে বলছেন তার কোনো মূর্তি নেই যা সম্পূর্ণই যজুর্বেদের তেরো নম্বর ওদের একচল্লিশ নম্বর মন্ত্রের বিরোধিতা প্রকাশ করছে তাই ডাক্তার জাকির নায়কের আনিত উক্ত অভিযোগটি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়ে গেল যা বেদ বিরোধী প্রিয় দর্শকবৃন্দ আমরা এতক্ষণ নতস্য প্রতিমা অস্থি সম্পর্কে জানলাম চলুন এবার ডাক্তার জাকির নায়েকের পরের বক্তব্যটি শুনি তিনি পরের বক্তব্যটিতে কি বলছেন এবং আরও লেখা আছে যজুর্বেদ অধ্যায় চল্লিশ শ্লোক নম্বর নয় অন্ধাত্ম প্রবিশান্তি অসম্মতি উপাস্তে অন্ধাত্মা মানে অন্ধকার প্রবেশান্তি মানে প্রবেশ করা ওসব লোক অন্ধকারে প্রবেশ করছে যেসব লোক আসাম্বুতির পূজা করে আসাম্বুতি মানে প্রাকৃতিক বস্তু বাতাস আগুন পানি যারা প্রাকৃতিক বস্তুর পূজা করছে তারা অন্ধকারে প্রবেশ করছে পরে আরও বলা হয়েছে যে তারা আরও বেশি অন্ধকারে প্রবেশ করছে যে সব লোক সাম্ভূতির পূজা করে সাম্ভূতি মানে বানানো বস্তু মানে টেবিল চেয়ার গাড়ি মূর্তি এই সমস্ত যা বানানো বস্তু যদি তার পূজা করে তবে আরও অন্ধকারে চলে যাচ্ছে তাহলে প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখলেন যে ডাক্তার জাকির নায়ক তার লেকচার তিনি বলছেন যে যেটি অবশ্য ইস্যু উপনিষদেও মন্ত্রটি আছে তো সেখানে তিনি সম্ভূতি আর অসম্ভূতির কথা বলছেন হ্যাঁ যে তিনি বলছেন যে অন্ধংতম প্রবিশন্তি যে সম্ভূতি মুপাসতে তত ভূয়বতে তম যৌ উ সম্ভুত্যাং রতা অর্থাৎ অজ্ঞানের অন্ধকারতম অন্ধকারে সে প্রবেশ করে যারা সম্ভূতির উপাসনা করে এখানে সম্ভূতি আর অসম্ভূতি বলতে ডাক্তার জাকির নায়ক যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন মানে হচ্ছে কি বলে আসাম্ভূতি মানে প্রাকৃতিক বস্তু আসাম্ভূতি মানে নাকি প্রাকৃতিক বস্তু বিভিন্ন বস্তু সে তুলসী গাছ হতে পারে বা পাথর হতে পারে হ্যাঁ বা এই ধরনের যে কোনো বস্তু বাতাস আগুন এইসবের পূজা করলে নাকি অন্ধকারে প্রবেশ করে আর সম্মতির অর্থ উনি বলছেন যে বিভিন্ন তৈরিকৃত বস্তু মানুষের তৈরি টেবিল চেয়ার ইত্যাদি এগুলোর উপাসনা করলে নাকি আরও গভীর অন্ধকারে প্রবেশ করে কিন্তু আসলেই কি তাই চলুন আমরা বিষয়টি একটু খতিয়ে দেখব যে আসলেই কি উক্ত যেটি বলছেন উনি উক্ত মন্ত্রটির অর্থ কি তাই বলা হচ্ছে তো আমরা যদি অনুবাদগুলিও দেখি সেখানেও কিন্তু কোনোভাবেই এই সম্ভূতি আর অসম্ভূতি বলতে তিনি যা বোঝাচ্ছেন যে প্রাকৃতিক বস্তু বা মানুষের তৈরি বস্তু আসলে কোনোটি বোঝানো হচ্ছে না এটি সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করছে আপনাদেরকে এই বিষয়টি অবগত করানোর জন্য চলুন আপনাদের নিয়ে যাচ্ছি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তার উপনিষদ ভাবনা প্রথম খণ্ড গ্রন্থে পৃষ্ঠা নম্বর সতেরোতে তিনি উল্লেখ করেছেন যে উক্ত মন্ত্র সম্পর্কে যে অসম্ভূতি প্রকৃতির বিকারজ সম্পদসমূহ ইহা বিনাশশীল বলিয়া ইহার অপর নাম বিনাশ যাহারা বিনাশশীল বস্তুকে ধরিয়া থাকে তাহারা অন্ধকারে প্রবেশ করে তাহলে আমরা এই ওখানে অর্থটা কি দেখলাম যে অসম্ভূতি মানে হচ্ছে বিনাশশীল তো বিনাশীল অর্থাৎ প্রকৃতি থেকে উৎপন্ন যে সমস্ত বস্তু বিনাশীল তো সেই বস্তুকে যারা হচ্ছে উপাসনা করে বা ধরিয়া থাকে তারা অন্ধকারে প্রবেশ করে এরপর সম্ভূতির কথা বলা হচ্ছে যে সম্ভূতি আত্মার শাশ্বত মহিমা অর্থাৎ সম্পত্তি শব্দের অর্থ এখানে ডক্টর মানব্রত ব্রহ্মচারী করেছেন মহিমা আত্মার শাশ্বত মহিমা ইহা নিত্য বস্তু অর্থাৎ সম্পত্তি হলো নিত্য বস্তু তথাপি প্রাকৃত সম্পদকে সম্পূর্ণ উপেক্ষা করিয়া যাহারা অপ্রাকৃত সম্পদের অনুধ্যান করে তাহারাও অধিকতর অন্ধকারে পতিত হয় অর্থাৎ এইখানে কিন্তু কোনোভাবে বলছে না যে যারা বিভিন্ন মানুষের তৈরি বস্তু হ্যাঁ চেয়ার টেবিল মূর্তির পূজা করে তারা আরও অন্ধকারে প্রবেশ হয় বরং এখানে বলছে যে যারা প্রাকৃতিক সম্পদকে উপেক্ষা করিয়া মানে দেহ শরীরকে অর্থাৎ বিনাশীল শরীরকে উপেক্ষা করিয়া আত্মা মানে অনিত মানে একদম নিত্য বস্তু চিরস্থায়ী চিরশাশ্বত বস্তু আত্মার কেবল অনুসন্ধান করে তারা আরও অন্ধকারে পতিত হয় এই কথাই মূলত ডক্টর ডক্টর মনাম্রত ব্রহ্মচারীজি তার এই মন্ত্রটিরতে অর্থে হচ্ছে তুলে ধরেছেন তো এখানে আরও বলছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যে শ্রুতির উদ্দেশ্য ভোগ্য বস্তু হইতে ঊর্ধ্বে উঠিয়া মৃত্যু অতিক্রম করিয়া আত্মিক সম্ভূতি লাভে অমৃতত্বের অধিকারী হওয়া ঐহিক পারিত্রিক ইহকাল পরকাল এর সুষ্ঠু সামঞ্জস্য রক্ষা করিয়া জীবনপথে চলায় শ্রুতির লক্ষ্য ভোগের মধ্যে ডুবিয়া ভোগী হইয়া ভোগকে জয় করা যায় না ভোগকে ছাড়িয়া ত্যাগী হইয়াও ভোগের হাত এড়ানো যায় না তো ভোগের মধ্যে থাকিয়া ত্যাগী হইতে পারিলেই ভোগকে জয় করা যায় ভোগকে জয় করার নামই মৃত্যু অতিক্রম করা মৃত্যু অতিক্রম না করিলে জয়ী না হইলে অমৃতত্বের আস্বাদন পাওয়া যায় না অবিদ্যা অনুশীলন করিয়া শাস্ত্রবিদ হইতে হইবে বিদ্যার অনুশীলন করিয়া আত্মবিদ হইতে হইবে অর্থাৎ এখানে বলছে যে অবিদ্যার অনুশীলন করিয়া অর্থাৎ বিভিন্ন যে সমস্ত ব্যাকরণ বা বিভিন্ন বেদের মন্ত্রভাগ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ সংহিতা ইত্যাদি শাস্ত্র অধ্যয়ন করতে হবে শাস্ত্রবিদ হওয়ার জন্য জ্ঞান অর্জনের জন্য আবার বিদ্যার অনুশীলন করিয়া আত্মবিদ হইতে হইবে মানে আত্মজ্ঞানের অনুশীলন করে আত্মজ্ঞানী হইতে হইবে তাহলে আমাদের বিদ্যারও প্রয়োজন আছে অবিদ্যারও প্রয়োজন আছে সে কথাই বলছে যে ত্যাগের আদর্শে পার্থিব সম্পদের মধ্যে চলিয়া ক্রমে অপার্থিব অমৃতের দিকে ছুটিতে হইবে তো এই ছিল ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর জির উক্ত মন্ত্রের বক্তব্য তো এছাড়া তিনি আরও বলছেন উক্ত গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা পঁচিশ থেকে ছাব্বিশে উক্ত মন্ত্রের অর্থ যে অতপর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন যে সম্ভূতি আর অসম্ভূতি ইহাদের মধ্যে বিরোধিতা ইস ও শ্রুতি সমাধান করিতেছেন অর্থাৎ সম্মতি আর অসম্মতি দুটি বিরোধী বিরোধ বা পরস্পর বিপরীত শব্দ অর্থযুক্ত শব্দ তো এই চোদ্দ নং মন্ত্রের দুই প্রকার পাঠ দৃষ্ট হয় কোথাও আছে সম অসম্ভুত্তা হ্যাঁ অমৃতম অশ্নুতে কোথাও আছে সম্ভুত্তাম অমৃতম অশ্নুতে তো এই দিকে দৃষ্টি করিয়া সম্ভূতি অর্থাৎ ভূমি জন্ম সম্যক মানব জন্ম আর অসম্ভূতি অজন্ম অর্থাৎ জন্মতীত নির্বাণ অর্থাৎ মুক্তি এইটি অর্থ মূলত করছেন ডক্টর মানাম্রত যে বিভিন্ন হচ্ছে পাঠভেদের দৃষ্টিকোণ থেকে তো যে ব্যক্তি তিনি বলছেন যে ব্যক্তি সর্বদা নির্বাণ অনুসন্ধান করে কি করিলে আর এই জগতে জন্মিতে হইবে না এই সাধনাই করে বা এই সাধনাই করে সে অন্ধকারে প্রবেশ করে কেন কারণ সে শুধুমাত্র জন্মিতে হবে না এটি অনুসন্ধান করছে হ্যাঁ আবার বলছে যে ব্যক্তি ভাবে কেমন করিয়া জন্মিব জন্মিয়াই থাকিব না মরিয়া আবার জন্মিব জন্মিয়া ভোগ করিব স্বর্গে গিয়াও ভোগ করিব যেমন আপনারা দেখতে পান যে ইসলাম সহ বিভিন্ন ধর্মগ্রন্থে স্বর্গের বিভিন্ন ভোগ করার বর্ণনা পাওয়া যায় হুর পরি বা হচ্ছে স্বর্গীয় নর্তকী মেনকা হ্যাঁ, হচ্ছে রম্ভা উর্বশী ইত্যাদি বিভিন্ন খাদ্যদ্রব্য ইত্যাদি দিয়ে ভোগের ব্যবস্থা পৃথিবীর সব ধর্মগ্রন্থেই মূলত আছে তো সনাতন ধর্ম এগুলোকে অ্যাভয়েড করে মুক্তির দিকে নিয়ে যেতে হচ্ছে অনুপ্রাণিত করে তো যাই হোক এখানে বলছেন অনু ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি যে স্বর্গে গিয়াও ভোগ করিব তাহার ভোগ লালসাপূর্ণ জীবন পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর কবলে ঘোরতর অন্ধকারে পতিত হয় তাহলে এখানে ডক্টর মনামব্রত ব্রহ্মচারী কি বলছেন সমাধান বলিতেছে যে আমি যদি আমার ক্ষুদ্র আমিকে লইয়াই বাঁচিতে চাই এই রূপে কিছুতেই বাঁচা যাইবে না এটা হচ্ছে কি এটা সম্ভূতি আবার সর্বাগ্রে চাই ক্ষুদ্র আমিত্বের সম্পূর্ণ পরিহার যাহার ফলে হইবে আর সীমাবদ্ধ আমিত্বের বিনাশ দেহ সর্বস্ব আমিরই মৃত্যু আছে এই আমিত্বের বিনাশ হইলেই মৃত্যু অতিক্রম করা যায় মর যে সে মরিয়া গেল আর মরিবে কে যদি মনে হয় মরিয়া গেল তো সবাই গেল না সবাই গেল না ক্ষুদ্র আমিত্বের বিনাশে একটা মহত্তর আমির জন্ম হইবে দেহবাদের বিনাশে আত্মবাদের জন্ম হইবে এই নবজন্মর দ্বারা হইবে অমৃতত্বের লাভ প্রকৃত লৌকিক সম্ভতির বিলুপ্তিতে অলৌকিক অপ্রাকৃত সম্ভতির প্রকাশ হইবে এই সম্ভতি অমৃতত্বের প্রসূতি বিরাট আত্মার সঙ্গে একাত্ম অনুভূতিতে যে মৃত্যুঞ্জয়ী সম্ভূতি তাহাই মিলাইয়া দিবে জীবনকে অমৃত স্বরূপের সঙ্গে এই কথায় বলিয়াছেন বিনাশেন মৃত্যুং তিত্তা সম্ভুতাম অমৃতম অশ্নুতে ও ঈশব উপনিষদের চোদ্দ নং মন্ত্রে তাহলে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি উপনিষদ ভাবনা প্রথম খণ্ড পৃষ্ঠা সংখ্যা পঁচিশ থেকে ছাব্বিশ এ পৃষ্ঠায় তিনি বলছেন যে আসলে এই সম্ভূতি আর অসম্ভূতি মানে কোনো প্রাকৃতিক বস্তু বা মানুষের তৈরি মূর্তি বস্তু এই সমস্ত নয় আসলে সম্ভূতি আর অসম্ভূতি বলতে বোঝাচ্ছে সম্ভূতি বলতে বোঝাচ্ছে যে যেগুলো হচ্ছে মানে তৈরিকৃত বস্তু হ্যাঁ বা যেমন মানব মানব শরীর এগুলো জাত হয় তৈরি হয় জন্ম হয় আর অসম্ভূতি বলতে বোঝাচ্ছে অজন্ম মানে যেগুলো জন্ম হয় না সেটি প্রাপ্তি তো এইটি মূলত বোঝাচ্ছে তাহলে এখানে কোথাও কিন্তু মূর্তি বায়ু হ্যাঁ বা হচ্ছে টেবিল চেয়ার এগুলো কিন্তু বোঝাচ্ছেন কিন্তু ডাক্তার জাকির নায়ক তার মন্ত্রে কিন্তু এই কথাগুলোই বারবার করে বলছেন অথচ প্রকৃত অর্থ কিন্তু তা নয় তো এভাবেই মুসলিম পণ্ডিতরা বা ইসলাম ধর্ম প্রচারকরা মানুষকে তাদের ইসলাম ধর্মকে প্রমোট করার জন্য বা তাদের ইসলাম ধর্মকে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এভাবেই দাওয়াত দিয়ে থাকে এটাই তাদের দাওয়াতি কার্যক্রম তো আমরা প্রকৃত সত্যকে জানব এবং তারপর আমরা এভাবে আমাদের সনাতন ধর্মকে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং তাদের প্রতারণা তাদের অপপ্রচার থেকে মুক্ত হয়ে আমরা আমাদের সনাতন ধর্মকে রক্ষা করব এই হচ্ছে আমার আজকের বক্তব্য তো চলুন আমরা এবার স্বামী বিবেকানন্দের যে ভিডিও চিত্রটি আপনাদের দেখানোর কথা ছিল আমি আপনাদের সেটি দেখাবো দেখিয়ে আমার ভিডিওটি শেষ করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে को सुना है, मूर्ति पूजा में आप यकीन करते हैं हम्म करता हूँ आप इतने पढ़े लिखे पंडित होकर भी ये सब कुसंस्कार पर विश्वास करते हैं मूर्ति पूजा कुसंस्कार बिल्कुल मुझे भी थोड़ा बहुत शास्त्र का ज्ञान है मिट्टी लकड़ी पत्थर की बनी मूर्ति से इस तरह ईश्वर का दर्शन हो सकता है ये मेरी समझ के बाहर है <laughs> अच्छा दीवान जी जी स्वामी जी दीवार पर वो किसकी तस्वीर है हम्म। ये हमारे महाराज की तस्वीर है हम्म। <laughs> ओ अच्छा अच्छा क्या आप उस तस्वीर को मेरे पास ला सकते हैं हाँ जरूर वाह बहुत खूबसूरत है <laughs> दीवान जी अब आप एक काम कीजिए आदेश कीजिए स्वामी जी इस तस्वीर के ऊपर थूकिए हाँ? क्या क्या कहा आपने मैंने कहा इसके ऊपर थूकिए <laughs> आप क्या कह रहे हैं आप हमारे महाराज का अपमान कर रहे हैं कैसे ये तो आपके महाराज नहीं है सिर्फ उनकी तस्वीर है जो भी हो ये तस्वीर हमारे श्रद्धा और प्यार का प्रतीक है आपको ऐसा नहीं बोलना चाहिए महाराज एक कागज पर बनी तस्वीर में भी लोग आपको अनुभव करते हैं श्रद्धा करते हैं ठीक उसी तरह जो मूर्ति पूजा में विश्वास करते हैं वे भी उस मिट्टी पत्थर लकड़ी में अपने भगवान को देख पाते हैं श्रद्धा करते हैं इस अज्ञान का अपराध माफ कीजिए आपने मेरे सचमुच आप बहुत ज्ञानी महापुरुष हैं